আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তেয়াল্লিশতম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর উনিশশো একাশি সালের সতেরোই মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন এদিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী কর্মসূচি পালন করছে দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান সভায় সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম নৌকা প্রতীকের পৌর মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রঞ্জিত দাস সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় জেলা উপজেলা পৌর আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাড়ি নির্মাণের উপকরণ ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে টেকনাফ উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আজ একশো বিরানব্বই বান্ডেল ঠেউটিন পাঁচশো প্যাকেট শুকনো খাবার ও তেরোশো প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করবেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী দুই হাত না থাকার পরও মুখে কলম ধরে একের পর এক পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা চকরিয়ার অদম্য বাহারুদ্দিন রায়হানের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার হাতে তুলে দিয়েছেন চাকরির নিয়োগপত্র ঢাকায় আইসিটি ভবনের সম্মেলন কক্ষে গতকাল আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্র তুলে দেওয়া হয় এ বিষয়ে প্রতিমন্ত্রী পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন শৈশবে দুই হাত হারানো অদম্য তরুণ রাইহান আজ যোগ দিলেন আইসিটি পরিবারে ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে ইনশাল্লাহ সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে মাস্টার সম্পন্ন করেন রায়হান টেকনাফে ঘূর্ণিঝড় মুখায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাঁশ ও ঢেউটেন বিক্রিতে অতিরিক্ত দাম নেয়ের অপরাধে কয়েকজন বাঁশ ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন গতকাল পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ জরিমানা করা হয় অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিম সহ সংশ্লিষ্টরা অভিযানে অংশ নেন উখিয়ায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে তিনটি অবৈধ সমিল উচ্ছেদ সহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালাহ আহমেদের নেতৃত্বে উপজেলার জালিয়াপালং ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয় এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম পুলিশ ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে পাচারকারীরা বিনা অনুমতিতে অবৈধ সমিল স্থাপন করে সরকারি বনাঞ্চলের কাঠ চিরাই ও পাচার করে আসছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমদ জানান নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালিয়াপালং ইউনিয়নের সেফুটকালের শিকদার মার্কেট ও ঢালার মুখ এলাকায় যৌথ অভিযানে তিনটি সমিল উচ্ছেদ ও পাচারের জন্য মজুত রাখা একশো ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তা আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা তিরিশ মিনিটে চলবে রাত নটা ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নটা ন মিনিটে চলবে রাত তিনটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা চুয়াল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত